Yeah. Yeah. Hello viewers welcome back to my channel এরকম নিচে নতুন ভিডিও পেতে যেমন ফানি ফ্যাক্স ড্যান্স এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে একদমই ভুলবেন না আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও চাইলে আপনার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করতে পারেন ভিডিওটি ধন্যবাদ